ইয়ে আমার সাহাবীগণ আকাশের তারকাদের নিয়ে আকাশের তারকার মধ্যে কোন তারকার মধ্যে বেশি আলো রয়েছে আর কোন তারকার মধ্যে কম আলো রয়েছে আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা আকাশের তারকাদের ন্যায় তাদের কারো মধ্যে হেদায়তের আলো বেশি রয়েছে আর কারো মধ্যে হেদায়তের আলো কম রয়েছে কিন্তু প্রত্যেকটা সাহাবির মধ্যে প্রত্যেক সাহাবিদের মধ্যে হেদায়তের আলো এবং হেদায়তের নূর রয়েছে যারা আমার সাহাবিকে অনুসরণ করবে তারা হেদায়ত প্রাপ্ত হবে সম্মানিত হাজরিন আল্লাহর হাবিব হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে আকাশের তারকাদের নিয়ে ন্যায় তুলনা করেছেন যে আকাশের তারকাদের ন্যায় আমার সাহাবীগণ আমার নিকট সম্মানিত হাজরিন আল্লাহর রাসূল হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী সম্পর্কে আল্লাহ الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن أذاهم فقد أذاني ومن أذاني فقد أذى الله فقد أذى الله أن يوشك أن يأخذه رواه الترمذي সম্মানিত হাদিন এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ আল্লাহ সাবধান সাবধান খবরদার খবরদার আমার সাহাবিদের ব্যাপারে তোমরা সাবধান সাবধান আমার এই পৃথিবীতে আগের পরে এই পৃথিবীর ইহ জগৎ ত্যাগের পরে আমার সাহাবিদেরকে তোমরা আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার বস্তুতে পরিণত করো না তমান আহাব্বাহুম তবে আহাব্বাহুম তাদেরকে যে মোহাব্বত করলো সে যেন আমাকে মোহাব্বত করলো আমার আবাকাত হুম তবে আবাকাত হুম এবং যে তাদেরকে বিদ্বেষ পোষণ করলো সেদিনও আমি রাসুলকে বিদ্বেষ পোষণ করলো অমান আজাহুম ফাঁকা দাবানি যে আমার সাহাবিকে কষ্ট দিল আমার সাহাবায় কেরামকে যারা কষ্ট দিল ওমান আজাহুম ফাকাদ আজানি সে যেন আমি রাসুলকে কষ্ট দিল ওমান আজানি ফাকাদ আজাল্লাহ আর যে আমি রাসুলকে কষ্ট দিল সে যেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিনকে কষ্ট দিল ওমান আজাল্লাহ যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহর হাবিব বলেন যে আল্লাহকে কষ্ট দিল সে শীঘ্রই আল্লাহর আজাদ এবং গজবে গ্রেফতার হবে যে আল্লাহ রাব্বুল আলমীর রাসুলকে কষ্ট দিল সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলম কষ্ট দিল আর যে আল্লাহকে কষ্ট দিল সে আইয়ু শাখা আইয়া সে অতি শীঘ্রই আল্লাহর আজাদ এবং গজবে গ্রেফতার হবে সম্মানিত হাজরিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করলে সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করলে মানুষ কিভাবে আল্লাহর গজব এবং আদাবে গ্রেফতার হয় তার একটি বর্ণনা আমি দিচ্ছি নবম হিজরি শতাব্দীর বিখ্যাত আলেম আল্লামা সৈয়দ আব্দুল আজিজ লক্ষ্মী রহমাতুল্লাহ আলাহি তার লিখিত কিতাব ফয়জুল জুদ এবং আরিফ বিল্লাহ আব্দুল্লাহ ইবনে আসাদ ইয়াফাই রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব নসরুল মহাসিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ঘটনাটি আল্লাহর একজন ওলি ছিলেন শেখ ইবনুল জুগাব ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি বহু উঁচু মানের একজন আল্লাহর অলি ছিলেন শেখ ইবনুল জুগাবি আমিন রহমাতুল্লাহ আলাই তার অভ্যাস ছিল তিনি প্রতি বছর হজ করতেন প্রতি বছর তিনি হজ করেন হজের কাজ সম্পূর্ণ করে তিনি মদিনাতুল মুনাওয়ারা নবী পাকের রওজা শরীফ জিয়ারত করতেন